আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি লঞ্চটা ধরবো এই যে লঞ্চের দিকে এগোচ্ছি অনেক দিন বহুত দিন পরে লঞ্চ বা নৌকা এই টাইপের কোনো কিছুতে উঠছি ভাই আমরা কিছু উঠছি হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ ঠিক হ্যাঁ। হ্যাঁ মায়াপুর ইস্কন তারপরে দেখা যাক কোথায় হোটেল নেওয়া যায় বা যা কিছু যাওয়া যায় একটু করে দু মিনিটের এক মিনিটের রাস্তা না এই ঘাট থেকে ওই ঘাট চলে এসেছি অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে অনেক দেখি এখন কি করা যায় এখানে

দেখেন ধূপকাঠি মোমবাতি জ্বালাও দেখো এই যে গাছটা আপনারা দেখছেন এই গাছটার বয়স হচ্ছে পাঁচশো বাইশ বছর বুঝতে পারছেন গাছটার বয়স বলছে পাঁচশো বাইশ বছর গাছটার বয়স কাঁসারি সমাধি এখানে কাঁসারি যে ঠাকুর যে আছে তাকে সমাধি করা হয়েছে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মাসির বাড়ি আমরা এখন মাসির বাড়িতে এসেছি এবার এসে জাস্ট ওয়াচ এবং এই যে গেট এখানে দেখো বিষ্ণু বিষ্ণু দেবতা বিষ্ণু দেবতা তিন নম্বর গেট তিন নম্বর গেট থেকে আমরা এন্ট্রি ভিডিও করে করে আমাদের দেখাচ্ছিস নাকি বন্ধ করে হ্যাঁ সবাই অন্ধকারে বিন্দুতে ভিডিও করছি আমরা এখন মাসি বাড়ি যাচ্ছি চল্লিশ চল্লিশ এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর হ্যাঁ জয় শ্রীরাম ওটা ঠাকুরের এক একটা অবতার হ্যাঁ, হ্যাঁ, আমি ভিডিও করছি ভিডিওর সাথে কি সম্পর্ক আছে হুম শ্রী শ্রী প্রভু ভোজন কুঠির হ্যাঁ আমি পরে পরে বলবো তোমাকে ঠিক আছে হ্যাঁ, বন্ধ করে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা কি গাছ এটা হচ্ছে তামাল বৃক্ষ দেখুন ভালো করে দেখুন এটা হচ্ছে তামাল বৃক্ষ এটা হচ্ছে কলিকদম কদম বৃক্ষ সবাই বলে নাকি কৃষ্ণনগর এই কদম গাছে ছিল সেদিনকে জিজ্ঞাসা করেছি সে জিজ্ঞাসা সে বলছে এটা এখানে কৃষ্ণ ঠাকুর ছিল সে বলে না যে কদম গাছের নিচে কৃষ্ণ ঠাকুর থাকতো ঘাট এটা নাকি সেটা কিন্তু আমিও জানি না একজনকে জিজ্ঞাসা করলাম সে বলল এখানে আসো আসো আসো আসো এই যে পাখিগুলোকে দেখছেন এটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামখণ্ড মানে দুটো খণ্ডকে ভাগ হয়েছে এটা রাধাকুণ্ড আর শ্যামখণ্ড শুধু পাথর আর পাথর তাছাড়া কিছুই নেই পাথরই দেখা যাচ্ছে শ্যামখণ্ড রাধাখণ্ড রাধা শ্রীকৃষ্ণ এখানে রয়েছে ইকোনমি বক্স আছে এখানে যাচ্ছে না অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না যেটা কি লেখা আছে ঠিক আছে you গৌর কিশোর দাস বালাজি মহারাজের সমাধি মন্দির চলুন এই যে আমার সামনে এটা হচ্ছে সেবা সঙ্গম যেখানে হচ্ছে বলেছিল যে জগার মজায়ের খোল ভেঙে দিয়েছিল জগার মজায় খোল ভেঙে দিয়েছে শ্রী চৈতন্য খোল ভেঙে দিয়েছিল এটা হচ্ছে শিখা সঙ্গম এটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন এই মোমো সাইজটা দেখুন এত বড় বড় মোমো আমি জীবনে কোনোদিন চোখে দেখি না আপনারা দেখেছেন তাহলে নিশ্চয় আমার এই ভিডিওটা কমেন্টে করে জানাবেন আসুন ইস্কান মন্দিরের সামনে দু নম্বর গেটের উল্টো দিকে আপনি পাবেন এত বড় বড় মোমো একটা প্লেটে তো হচ্ছে না মোমোটা এবারে জাস্ট খেয়ে দেখুন কেমন লাগছে মুখে মুখে দাও না একটু মুখে দাও কেমন লাগছে হচ্ছে না মনে কেমন ঠিকঠাক গুড ভালো থ্যাংক ইউ